Get off! ওই মৌমাছির মাথার মধ্যে করে সৃষ্টি করলাম তোমার মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করার পর আবার আমি ঘোষণা দিয়ে দিলাম যে তোমরা হলো জীবের সেরা জাতি মানুষের আকৃতিটা সুন্দর করে আবার মানুষকে সেরা জাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলেন হযরত বেলাল যাবে আমার যদি সুস্থ হয়ে যায় কলম যদি ধর্তবে সাদা হয়ে যায় তাহলে জান্নাতুল মালিক হয়ে যাবে হযরত দিকে তাকিয়ে দেখো হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে হাদিস শরীফের নয় সত্য করে আমল করার প্রতীক দান করুন সকলে বলি আল্লাহ আমি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমার আলোচনা এখানে করলাম আল্লাহ পাকুল আর আমিন আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ আমিন